জন্ম হয়েছে দরিদ্র পরিবারে আবার খুব কম বয়সে বাবাকে হারানো সবকিছু মিলিয়ে জীবনের শুরুটাই যেন তার অভিশাপে ভরা ছিল কিন্তু কখন কার জীবনের চাকা ঘুরে যায় কেউ তা বলতেও পারে না তেমনটাই হয়েছিল বর্তমান সময়ের ভাইরাল হওয়া তরুণী কিসবুর সাথে কিসবু ভারতের কেরালাতে থাকেন সেখানে অলিগড়িতে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করা মেয়ে সে কিন্তু সেই রাতারাতি হয়ে গেলেন সুন্দরী মডেল অতি দরিদ্র পরিবারের মেয়ে হয়েও জীবনের তাগিদে অল্প বয়সে রুটি রুজির সন্ধানে কর্মে নামা কিসবু নামের সেই তরুণী মডেল হয়ে ওঠা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম বাবার মৃত্যুর পর তার মা কাঞ্চন বেলুন বিক্রি করে সংসার চালানো শুরু করেন মাকে সাহায্য করার জন্য নিজেও বেলুন বিক্রি করা শুরু করেন কিসকু বিভিন্ন পাড়া এবং মেলায় ঘুরে মায়ের সঙ্গে বেলুন বিক্রি করে সে তেমনই কেরালার কুন্নুরে একটি মেলায় গিয়েছিল কিসকু ওই মেলাতে ঘুরে ঘুরে ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার তখনই তার ক্যামেরায় ধরা পড়ে কিসবু ভাইরাল হওয়া কিশোরী যে তার অদ্ভুত চাহনি এবং হাসিতে নিটাগরিকদের মন জয় করেছে পুনরায় মেলায় আসা ফটোগ্রাফারও কিসবুর চাহনিতে একটা সৌন্দর্য খুঁজে পেয়েছিলেন তারপরই কিসবুর মায়ের কাছে ফটোগ্রাফার যান এবং তার অনুমতি নিয়ে তার একটি ছবি ক্যামেরাবন্দি করে ফেলেন নেট মাধ্যমে সেই ছবি সুন্দরী বেলুন বিক্রেতা এই নামে নেট মাধ্যমে কিসপুর ছবি নিয়ে যখন বিপুল আলোচনা চলছে তার মেকআপের জন্য এগিয়ে আসে কুনুরেরই একটি বিউটি পার্লার খোঁজ নিয়ে কিসবু তার মায়ের কাছে যোগাযোগ করেন বিউটি পার্লারের মালিক কিসবুর মেকআপের ব্যবস্থা করেন এবং একজন পেশাদার ফটোগ্রাফার এনে তার ছবি তোলান এবং সেই মেকআপের ছবি এখন নেটাকরিকদের মন কাটছে রাতারাতি এক বেলুন বিক্রেতা কিশোরী এখন তারকা